আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের ফজর তোমাদের জোহর তোমাদের আসর তোমাদের দিন তোমাদের রাত তোমাদের সপ্তাহ তোমাদের মাস তোমাদের বছর সবগুলো পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত চিৎকার দিয়ে বলুন সুহান সময়ের দাম কম না বেশি অনেক বেশি কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মাজিদ সময়ের বিভিন্ন ক্ষণকে উপলক্ষ করে কসম খেয়েছেন শপথ খেয়েছেন এর মানে হলো আল্লাহ পাক বুঝিয়ে দিলেন সময়ের দাম অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের সময়ের নামে সোনার নাম রেখেছেন আসরের সময়ের শপথ করে বলেন ওয়াল্লা আসরি ওয়াল্লা আসরি আসরের শপথ ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সাহাবা একরাম মনে করলেন এটি আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি আমরা বিপর্যয়ের মধ্যে রয়েছি সবাই ছোটাছুটি করতে লাগলেন ছোটরা বড়দের কাছে যেতে লাগলেন আর বড়রা নবীর দরবার গিয়ে যে পেশ করলেন ইয়া রসুল আল্লাহি আল্লাহ পাকায়ত নাজিল করলেন ইন্নাল ইনসান লাফি মানুষ বড় ক্ষতির মধ্যে আছে আমরা কে কোনো অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি আমরা কেন ক্ষতির মধ্যে রইলাম আল্লাহ রব্বুল আলমিন সাহবা একরামের অবস্থা দেখে সাথে সাথে আয়াত নাজিল করেন সবাই পড়ুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মানুষের ক্ষতিগ্রস্তের সময় মানুষের বিপর্যয়ের সময় হলো যদি তার ভিতরে ইমান না থাকে মানুষ যখন বেঈমান থাকবে মানুষের মধ্যে যদি আমালে সালিহা না থাকে ভালো কাজের ভালো গুণের সচ্চরিত্রের গুণাবলী যদি মানুষের মধ্যে বিদ্যমান না থাকে তখন মানুষ তা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে মানুষ বিপর্যয়ের মধ্যে থাকে ইন্নাল ইনসান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা তবে আমানু যারা ঈমান গ্রহণ করেছে ওয়ামিলুস সলিহাতি যারা সৎকর্ম সম্পাদন করেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি যারা সত্যের পরিমাণ সত্যকে গ্রহণ করেছে যারা কঠিন সময়ে ধৈর্য ধারণ করেছে তারা ব্যতীত অন্য মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যারা ইমান এনেছেন আমার সালেহা ভালো কাজ করে সত্যের উপর অটল থাকে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক বলে দিলেন তাদের জন্য কোনো বিপর্যয় নয় তাদের জন্য শুভ সংবাদ রয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ পাক সময়ের কসম খেলেন পূর্বান্নের শপথ রাতের শপথ যখন অন্ধকার হয়ে যায় ভাবে আল্লাহ পাক ফজরের কসম কান ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন রাত্রের শপথ আশেরিন দশ রাতের শপথ জোরের শপথ বেজুরের শপথ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গাতে সময়ের শপথকে মানুষকে বুঝিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসের শপথ করেন ওই জিনিসের দাম পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাপাক সময়ের গুরু দূতের দিকে ইশারা করলেন ইঙ্গিত করলেন আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের ফজর তোমাদের জোহর তোমাদের আসর তোমাদের দিন তোমাদের রাত তোমাদের সপ্তাহ তোমাদের মাস তোমাদের বছর সবগুলো পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত চিৎকার দিয়ে বলুন সুহান এই নিয়ামতের মূল্যায়ন আমাদের মূল্যায়ন করার প্রয়োজন আছে কি নাই আছে কিভাবে সময়ের মূল্যায়ন করতে হবে আমাল সালেহা ইমানের উপর মেহনত ইমানের চর্চা আমরা মোমেন আমাদের ধর্ম ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম নিয়ে গবেষণা ইসলামের চর্চা কোরআনের গবেষণা ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের নবীজি যে দায়িত্ব যে মিশন আমাদের হাতে তুলে দিয়েছিল বিদায় হজের বাসনে রসুল বলেছিলেন শাহিদুল গাইব আমার সামনে উপস্থিত আমার সাহাবারা কেমন পর্যন্ত অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার দিনকে তোমরা পৌঁছে দেবে আমাদের মাথায় রয়েছে বিশাল দায়িত্ব দিন প্রচারের দায়িত্ব কোরআন হাদিস মানুষের কাছে সঠিকভাবে নির্বেজালভাবে নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং নিজের জীবন গড়বার আল্লাহ পাক আমার রাসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন আমার রাসুল বলেন আল আমি নবীজি আমার বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নকশকে নিজের মনকে নিজের অনুভূত করতে পেরেছে মনের কথাই সেই চলে না মন তার কথাই চলে কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে সেই চলে মন যেভাবে বলে সেভাবে সেই চলে না সে হলো বুদ্ধিমান যেই নিজের অন্তরকে কন্ট্রোল করতে পেরেছে নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছে সেই হলো বুদ্ধিমান আওয়াজ দিয়ে বলুন সুবাহ ওয়ামিল আলিমাম বাদাল এই দুনিয়ার হায়াত পঞ্চাশ ষাট বছর দুনিয়ার হায়াত দুনিয়ার হায়াতের পরে আলমে বরজহ কবরের একটা হায়াত রয়েছে দীর্ঘ হায়াত হাসরের একটা হায়াত রয়েছে এই দীর্ঘ লম্বা আপনার চিরস্থায়ী এই জীবনের জন্য যারা নেকামল করে ভালো কাজ করে তারাই হলো বুদ্ধিমান তারাই হলো আসল বুদ্ধিমান চালাক বুদ্ধিমান জ্ঞানী আর যারা এই সামান্য দুনিয়ার পিছনে পড়ে মায়া জালে পড়ে পরকালকে যারা বলে যায় নিজের মন মতো যারা চলে তারাই হলো সবচেয়ে বোখা তারাই হলো নির্বোধ তারাই হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আর যারা পরকালের জন্য আমল করে নিজের কবরের কথা চিন্তা করে হাসরের কথা চিন্তা করে অন্ধকার কবরের কথা চিন্তা করে কেমতের কঠিন সময়ের কথা ভাবে তারাই হলো বুদ্ধিমান আল্লাহ পাক তাদেরকে সাকসেস করেন সফলতা দান করেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ